ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা প্রিন্টারেস্ট মার্কেটিং দেখব কারণ যারা শুধুমাত্র ফাইবারের সাথে ডিপেন্ডেড থাকবে না তারা চাইবে যে তারা প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমেও যেন ভালো পরিমাণ ট্রাফিক অ্যান্ড বায়ার নিয়ে আসতে পারে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুব একটা জনপ্রিয় না কিন্তু এটা ইউনাইটেড স্টেজে এটা খুবই জনপ্রিয় এটা হচ্ছে ছবি এটার ইন্টারেস্ট মানে হচ্ছে ছবির জন্য খুবই একটা জনপ্রিয় মাধ্যম এখানে শুধু ছবি পোস্ট করার জন্য বেটার এখানে আমরা যেটা করব ছবির মাধ্যমে আমাদের ফটোর মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে আমাদের কাছে নিয়ে আসব যদি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি আপনি বড় করতে পারেন এখানে মান্থলি আপনার মান্থলি যদি আপনি বেশি না এক মাস থেকে দুই মাস যদি আপনি কাজ করেন আপনার মান্থলি এক লাখের প্লাস ভিউ হবে আপনার প্রোফাইল ভিউ আর এখানে যদি আপনার গিকের এবং ফাইবারের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন আপনার গিকের লিঙ্কগুলো তাহলে আপনার ওই গিক কখনোই মানে নিচের দিকে আসবে না সবসময় ফার্স্টের দিকেই থাকবে এটা আমি করছি এটা এবং আমি আমি প্রমাণও পাইছি ঠিক আছে তো আমরা যদি শুধু ফাইবার থেকে কাজ করব এরকম না আমরা চাইলে এই প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বায়ারগুলোকে এনে আমরা কাজ করতে পারবো যদি এইভাবে কাজ করতে চান তাহলে আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং কাজ করতে পারবেন দেন আপনি যদি চান যে না আমি আমার জন্য করব না আমি ক্লায়েন্টদের জন্য করব তাহলে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আপনারা তো কাজ করতেছেন ফাইবারে আমি ফাইবারে যাই ফাইবার ডট কম শুধু প্রিন্টারেস্ট ম্যানেজিংয়ের কাজ আপনারা তো আজকে দেখতে পারবেন কিভাবে প্রিন্টারেস্ট মার্কেটিং করতে হয় ফলোয়ার বাড়াইতে হয় এবং পিন তৈরি করতে হয় বোর্ড সেট করতে হয় এবং সম্পূর্ণ এ টু জেড যা কিছু আছে মোটামুটি সবই দেখতে পারবেন তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজিংয়ের কাজটাও দেখেন এখানে কি পরিমাণ আছে যেমন পিন্টারেস্ট মার্কেটিং লেখলাম এবার যদি মার্কেটিং দেখেন দুই হাজার সার্ভিস এখানে যারা কাজ করতেছে ফাইবার চুজ এই ক্যাটাগরিটা ফাইবার কিন্তু খুবই পছন্দ করছে এখানে ফাইবার নিচ থেকে সার্ভিসটা মানে লাইক করছে লাভ করছে ঠিক আছে সেই জন্য এখানে কিছু আন্ডার দিয়ে দিছে যেমন পনেরো থেকে চল্লিশ ডলার চল্লিশ থেকে পঁয়ষট্টি ডলার অ্যাবভ এর থেকে উপরে হতে পারে এখানে দেখেন যারা কাজ করতেছে প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে একশো ডলার একশো ডলার এই সার্ভিসটা দিতেছে এখানে কি করবে I will be your Pinterest marketing and management specialist okay তিনি কাজটা করবে প্রিন্টারেস্টে বোর্ড তৈরি করবে ম্যানেজ করবে এইটুকুই কাজ তার দেখেন এখানে সার্ভিসটা ভালো করেই দিয়েছে নিউ অ্যাকাউন্ট সেট একটা সম্পূর্ণ অ্যাকাউন্ট সেট করে দিবে এবং সেই অ্যাকাউন্টটা অবশ্যই প্রফেশনাল লুকিং থাকবে এবং বারোটা বোর্ড তৈরি করে দিবে মানে বারোটা বোর্ড আমি যদি আপনাদেরকে বলি বোর্ডটা হচ্ছে একটা ফোল্ডার যেমন আমরা আমাদের মোবাইলে ফোল্ডার থাকে যে কোনো কোনো ফোল্ডারে আমরা রাখি মিউজিক কোনো ফোল্ডারে রাখি ভিডিও কোনো ফোল্ডারে রাখি হচ্ছে ইমেজ সেম পিন্টারেস্টের এখানে আপনার ওই বোর্ডের ভিতরে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন কোনো বোর্ডের নাম দিবেন এসিও তার মানে কি এসিওর যতগুলো পোস্ট আছে আপনার ওই বোর্ডের ভিতরে মানে ওই ফোল্ডারের ভিতরে যাবে আবার যখন ধরেন ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে যাবে তখন আপনি যেটা করবেন ফেসবুকের মার্কেটিংয়ের যে বোর্ডটা থাকবে সেখানে যাবে তো এবার গেল বারোটা বোর্ড তৈরি করবে এবং এসিও করবে আরও আদার্স সেটিং মিটিং করবে আর ম্যানেজমেন্ট করবে না এই প্রথম সার্ভিসে একশো বিশ ডলারের মধ্যে ম্যানেজমেন্ট করবে না শুধু অ্যাকাউন্ট সেট করে দিবে তাতেই একশো বিশ ডলার এবং তিনশো ডলার নেবে তিরিশ দিন ম্যানেজ করবেন বাকি কাজগুলো করে দিবে পিন মিন যা আছে ফলর মলর অর্গানিকভাবে বাড়ায় দিবে তিনশো ডলার আর এটা যদি চারশো ডলারে করবে হচ্ছে ফুল একদম মূলত এক মাস কাজ করবে ফলোয়ার থেকে শুরু করে যাবতীয় যা কিছু তার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করতে যা যা লাগবে সব কিছু এখানে তিনি করে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমরা যদি অ্যাভারেজ ধরি তিনশো ডলার করে ছয়শো ডলারের দুইটা অর্ডার চলতেছে মোটামুটি তেষট্টিটা অর্ডার কমপ্লিট করে ফেলছে তো আমরা দেখি উনিশের দিকে আসছে একশো দুইটা কাজ করছে তার সার্ভিসটা কি দিচ্ছে তিনি সার্ভিস দিতেছে দেখেন প্রিন্টারেস্ট শুধু প্রিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস দিয়ে এখানে ভালো পজিশনে চলে আসছে তো এবার যদি দেখি আমরা প্রিন্টার মার্কেটিংয়ের তো এখানে অনেক সার্ভিস দেখতে পারবো আমরা যেহেতু মার্কেটিংয়ে করব সাথে আমরা ম্যানেজিংয়ে করব যদি আমরা ম্যানেজমেন্ট দিয়ে সার্চ করি দেখি কতগুলো সার্ভিস আসে ম্যানেজমেন্টে দেখেন একই সার্ভিস আসছে কিন্তু ম্যানেজমেন্টের কাজগুলো আরও বেশি পাবেন যদি আপনি অনলাইনে দেখেন তাহলে কিন্তু আপনার সার্ভিসগুলো আরও কমে যাবে দেখেন আপনার প্রতিযোগী মাত্র চারশো আপনি একটা ফেসবুক প্রমোশনের গিকে প্রতিযোগিতা করবেন না প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের একটা গিক তৈরি করে প্রতিযোগী করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে আমি সাজেস্ট করব প্রিন্টারেস্টের একটা যদি গিক দিতে পারেন মোটামুটি এখান থেকে ভালো কাজ পেতে পারেন ঠিক আছে এখানে যেহেতু তারা করতেছে শুধু প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে আর সার্ভিস ওয়ার্লি চারশো চারশো অ্যাভেলেবল এখানে আপনি আমার আর তো এসিও সহকারে গিক পাবলিশ করা শিখাইছি তো এখন যদি আপনি এই গিকগুলো পাবলিশ করেন এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আসা কোনো আপনাদের জন্য ব্যাপার হবে না যদি সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্টগুলো করতে পারেন তো দেখেন এখানে অনেক কাজ কিন্তু দেখছেন দেখি এই ছেলেটা কি করে I'll set up Google tag manager FB pixel Pinterest tracking okay conversation tracking okay এটা অন্য একটা সার্ভিস আছে কিন্তু প্রিন্টারেস্ট লেখাটা আছে বিদায় প্রিন্টারেস্টের জায়গায় র্যাঙ্ক করছে তো আসছে একুশে তিনি কাজ করে customer certification first priority okay তিনি কি করে এটা করে মানে প্রিন্টার মার্কেটিংয়ের কাজ করে ফেসবুক পিক্সেলেরও কাজ করে মূলত এখানে তিনটা সার্ভিস দিতেছে একসাথে ওকে এই সার্ভিসটা আমাদের সাথে যাচ্ছে না আমরা একটু ব্যাক করি ধরেন এই একটা আছে একটা ছেলে বক্তব্য দিছে তাতে দেখেন পাঁচটা অর্ডার চলে আসে তো দুই হাজার বিশে আসছে দুইশো পাঁচটা কাজ করে ফেলছে আর কাজটা কি করতেছে কাজটা প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে সবচেয়ে বেশি কাজ করছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু তিনি আরও সার্ভিস দিছে ইনস্টাগ্রাম দিছে super fast organic Twitter marketing দিছে তারপরে প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট দিছে কিন্তু তার র্যাঙ্ক করছে কোনটা প্রিন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের গিকটা মানে র্যাঙ্কিং করছে সেই বিদায় কিন্তু এখানে তিনি কাজ পাচ্ছেন আমাদের রেকর্ডিং চলতেছে না হ্যালো ওকে তো এই হচ্ছে কাজ এখানে প্রচুর কাজ পাওয়া যাবে যদি আপনি গিকটা পাবলিশ করতে পারেন ভালোভাবে দেখেন এই গিকটা তো ক্যানভাতে করছে ব্যানারটা এটা আমার ট্যাম্পলেট মাইরা দিছে ওকে যাই হোক ব্যাপার না দুই হাজার ষোলোতে আসছে যদিও এটা রিসেন্টলি কাজ শুরু করছে এটা নামে ষোলোতে আসছে অনেক পুরাতন অ্যাকাউন্ট কিন্তু কাজ শুরু করছে মেবি রিসেন্টলি তো এটা ধীরে ধীরে খুবই জনপ্রিয়তা লাভ করতেছে প্রিন্টারেস্ট মার্কেটিংটা আপনি দুইটা দুইটা দুই দিকে আপনি ব্যবহার করতে পারেন একটা নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য তো আমরা নিজেদের জন্য শিখবো দেন ক্লায়েন্টের জন্য শিখবো সেম একই সিস্টেম শুধু আমরা এখন কাজগুলো দেখব কিভাবে একটু করতে হয় প্রথমে আমাদের যদি ইনস্টাগ্রাম সরি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হয় তাহলে অবশ্যই কি হবে আমাদের একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে তো অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট লাগবে তো আমি যেটা করব প্রথমে সাইন ইন ক্লিক করব ওকে সাইন ইন ক্লিক করার আগে ওকে আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করি সাইন আপ সাইন আপে ক্লিক করার পরে আমি একটা জিমেল নিয়ে আসি দেখি এখানে আমার কোন জিমেলটা আছে আপনি অবশ্যই জিমেলটা খুলে নেবেন ওকে ওকে এই জিমেলটা আমি খুলে ফেলছি তো আমি এখানে আমার জিমেলটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম উপরে উপরে দিবেন মেল নিচে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড আপনার যেরকম ভালো লাগে সেরকম একটা মিক্সচার পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং তো এখানে দিয়ে দিলাম বয়স আমি দিয়ে দিলাম হচ্ছে তেইশ আপনার মনের মতো করে দিয়ে নিন তো আমি এবার কন্টিনিউতে ক্লিক করব এই যে এখন যেটা তৈরি হলো সেটা হলো personal account okay next welcome to Pinterest account okay next অবশ্যই মেল এটা অবশ্যই যেরকম আছে বাইটে ভালো এরকমই থাকবে আমরা নেক্সট করব এখান থেকে আমরা যে কোনো আপনার পছন্দ অনুযায়ী তো যে কোনো কয়েকটা পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে বা লাইক করতে হবে তো আমি ধরেন আপনার ক্যাটাগরি এটা বলা হয় ক্যাটাগরি আপনার যেটা যেরকম ভালো লাগবে বা আপনি যেটার প্রতি আগ্রহ সেটা যদি আপনি এখান থেকে ও মাই গড তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে আমি পছন্দ করি কি কি ধরেন আমি পছন্দ করি হচ্ছে বিল্ডিং দিলাম তারপরে খেলাধুলা পছন্দ করি গাড়ির ভিডিও দেখতে ভালোবাসি তারপরে ধরেন ওকে অয়েল পেপার দেখতে ভালো লাগে বার্ড নিয়ে দেখব ওকে আপনি চাইলে আরও অনেক বেশি সিলেক্ট করতে পারেন তো আমি মোটামুটি পাঁচটা দিয়ে দিলাম আমি চাইলে আরও দিতে পারি গ্যালাক্সি প্রকৃতি তারপরে সমুদ্র ন্যাচারাল ফটোগ্রাফি এগুলো যদি পছন্দ হয় আপনি দিয়ে নেবেন দিয়ে ডান করে ফেলবেন তো ডান করে পড়ার এবার আমি আবার ডান ক্লিক করব তো ডানে ক্লিক করার পর আমাদের মোটামুটি কাজ শেষ ওকে আমরা এবার এখান থেকে সব কিছু দেখতে পাইতেছি আমরা এবার এখান থেকে ব্যাক করি এটা হচ্ছে আমাদের প্রোফাইল আমি চাচ্ছি যে এটা তো আমাদের পার্সোনাল প্রোফাইল হলো আমরা চাচ্ছি যে এই পার্সোনাল প্রোফাইলটাকে আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করে ফেলবো দেখেন আমি যখন এখানে আমার প্রোফাইল পিকচারের এখানে ক্লিক করলাম একটা ড্রপডাউনের আইকন আছে এখানে আমি ক্লিক করে নিচে লেখা আছে convert to business convert to business এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে ওকে আপডেট করে নেই আপডেটকে ক্লিক করলাম ওকে এবার বলতেছে আপনার বিজনেসের নামটা দিতে মানে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা এখন বিজনেস অ্যাকাউন্ট করবো তাহলে বিজনেসের তো অবশ্যই একটা নাম থাকবে ধরেন আপনি যে কোনো একটা বিজনেস করেন তো সেই বিজনেসের নামটা এখান থেকে দিয়ে দিবেন ধরেন আমার বিজনেসের নাম দিয়ে দিলাম হচ্ছে ওকে ফ্রিলান্সার রাজু এটা হচ্ছে আমার বিজনেস নেম ওকে এটা দিয়ে দিলাম আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন ধরেন আমি ওয়েবসাইট দিলাম new life life learning learning institute BD dot com dot com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট আছে যদি না থাকে নো দিয়ে দিবেন ঠিক আছে যদি না থাকে নো আর যদি থাকে ইয়েস তো আবার চলে গেছে ওকে আবার লিখি new life BD dot com okay দিয়ে দিলাম এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা যদি আপনি যে কান্ট্রিতে থাকবেন তাহলে সে কান্ট্রিটাও সিলেক্ট করে দিতে পারেন যদি না থাকে তাহলে শুধু বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন নেক্সট করবেন তো ল্যাঙ্গুয়েজটা এটাই থাকবে তো নেক্সট করে ফেলি ওকে এখান থেকে বলতেছে আমার গোলটা কি আমার উদ্দেশ্যটা কি আমি এই বিজনেসের মাধ্যমে কি কি করতে চাচ্ছি তো অবশ্যই আমি চাচ্ছি যে আমার এখানে প্রোডাক্ট সেল করবো যদি ই কমার্স থাকে তাহলে প্রোডাক্ট সেল করবেন আমি চাচ্ছি যে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো আমার বিজনেসটাকে create content Pinterest go audience okay এটা নিব এখান থেকে আপনি যে কোনো তিনটা সেট করে দেবেন লিড অর বিজনেস ওকে এটাও দিয়ে দিলাম তিনটা হয়ে গেছে ওকে দিয়ে এবার আমি এখান থেকে একটা মেন গোল সেট করে দিই ব্যান্ড এটা আমার কিসের ব্যান্ড ধরেন এডুকেশন দিয়ে দিলাম এখান থেকে আপনার মন মতো আর যদি এখান থেকে কোনো টাইম না যায় তাহলে নট শিওর দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ওকে আমি দিয়ে দিলাম নেক্সট ওকে এটা কি ব্লগার বলতেছে ডিসক্রাইব ইয়োর বিজনেস তোমার বিজনেস সম্পর্কে কিছু একটা বলো ওকে আমাদের বলার দরকার নাই দেখি এখানে কোনটা যায় local store online retail marketing okay publish media blogger customer যদি এখানে কোনোটার সাথে আপনার না যায় contact service provider okay others দিয়ে দিতে পারি অথবা পাবলিক মিডিয়া ওকে আমার এখানে কোনোটাই যাচ্ছে না অথবা not sure I am not sure তো নেক্সট করে ফেলবেন যে কোনো একটা দিলে হবে ইন বলতেছে old you ever the interested মানে বলতেছে আপনার ইন্টারেস্টে কি আপনি বিজ্ঞাপন চালাবেন কিনা হ্যাঁ অবশ্যই চালাবো এখন দিলে আবার সমস্যা হতে পারে okay I am not sure okay এটাই দিয়ে দিই পরবর্তীতে চালাবো নট শিওর আর যদি চালান তাহলে এটা দিলেও সমস্যা নাই ওকে অবশ্যই চালাবেন তো এটা দিয়ে দিবেন এখান থেকে কিছু শেয়ার আইডিয়া দিয়ে দিছে ক্লেম তো এখান থেকে ধরেন আমরা বিজনেসের আমাদের পিনগুলো ক্রিয়েট করতে পারো সেটা আইডিয়া দিয়ে দিচ্ছে তো এটা আপনি সিলেক্ট করতে পারেন না করতে পারেন কোনো কিছু যায় আসে না আমাদের বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আমি যাই একটু এবার পার্সোনালে তো এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট দেখেন এবার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের বিজনেস অ্যাকাউন্ট চলে হয়ে গেছে তো এবার আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি তৈরি করা হয়ে গেছে তো এবার আমাদের কিছু জিনিস সেট করতে হবে ওকে যেমন এখানে একটা কভার দিতে হবে এবং আমার একটা ছবি দিতে হবে কিছু সেটিংসের বিষয় আছে ওগুলো আমাদেরকে লাভ করতে হবে তো আমি ইয়েতে চলে যাই এখানে ব্রাউজ করি দেখি আমার কভার কোনটা যায় হ্যাঁ কেউ কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ বলুন বাইরে কিছু বলছে হ্যাঁ ওকে তো আমি কভারটা এখান থেকে দিয়ে দিলাম একটা কভার আপনি ক্যানভাতে যাবেন এখানে যা ক্যানভাতে লিখবেন ক্যানভা ক্যানভা ডট কমে যাবেন ক্যানভার তো অবশ্য যারা আমাদের স্টুডেন্ট সবারই লাইসেন্স আছেই তো লগ ইন করে ফেলি ওকে এখান থেকে সম্ভব না ওকে জিমেল দিয়েই করে ফেলি আমাদের এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে আসে সেই জন্য ক্যানভার এখানে লাইসেন্স নেই তো এখানে আসবেন ক্যানভাটা ইনস্টল করে ফেলবেন সরি ওয়েবসাইটে চলে আসবেন অবশ্যই এটা স্মল বিজনেস এডুকেশন এডুকেশনটা সিলেক্ট করে দিলে ঝামেলা হবে না ওকে স্কিপ করে দিলাম কিচ্ছু লাগবে না এখানে এসে লিখবেন হচ্ছে পিন্টারেস্ট পিন্টারেস্ট প্রিন্টারেস্ট কি কভার প্রিন্টারেস্ট কভার লিখলে হয়ে যাবে আশা করি দেখি পাই কিনা কভার কভার প্রিন্টারেস্ট কভার এখানে যদি সাইজটা নাম পান তাহলে আপনি গুগলে সার্চ করবেন Pinterest cover Pinterest cover cover size এটা ফটো অথবা image size cover photo size এখানে বইলে দিছে কয়েকটা এখানে দিয়ে দিছে হচ্ছে দুইশো বাইশ বাই একশো পঞ্চাশ পিক্সেল ঠিক আছে এখান থেকে আপনি চাইলে সাইজ করে নিতে পারেন অথবা যদি না পান তাহলে ওইটাই ইউজ করে দিতে পারেন ফেসবুকেরটাই কোনো সমস্যা না আমি ফেসবুকেরটা ইউজ করে দিলাম আমার ফেসবুকেরটার সাথেই পারফেক্ট হচ্ছে তো দেখি ওকে ডান করে দিলাম সেভ ওকে আমাদের কভারটা হয়ে গেছে এবার আমি একটা ফটো দিব আমি এখানে ফটোতে ক্লিক করব ক্লিক করে সরি ডাউনলোড হবে না এডিট প্রোফাইলে যাই এডিট প্রোফাইল থেকে আমি ইমেজটা চেঞ্জ করে ফেলি চুজ দ্য ফটো এখান থেকে আমার যে কোনো একটা ফটো দিয়ে দিই আজকে হঠাৎ করে আমার ডলারে কেটে শেষ হয়ে গেছে গা আমার আজকে জুমটা পেট জুম ছিল আজকে এটা ফ্রি হয়ে গেছে ওকে আমাদের ফটো হয়ে গেছে এবার এখান থেকে আপনি অ্যাভারটাস দিয়ে দিবেন আপনার বিজনেস সম্পর্কে এনে দিতে পারেন হচ্ছে আয়াম আয়ামে সোশ্যাল মিডিয়া সোশ্যাল অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আয়ামে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার আয়ামে ডিজিটাল মার্কেটার আরে ভাই digital marketer and interest marketing marketer marketing expert interest marketing expert এক্স আর টি এক্সপার্ট ওকে তারপরে আপনি মার্কেটিং এক্সপার্ট তারপরে দিতে পারেন কি দেওয়া যায় আই ক্যান আপনার মন মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন ধরুন আমি দিয়ে দিলাম I can to Pinterest Pinterest pin boat boat boat আর ম্যানেজ হ্যাঁ হ্যাঁ বলো বাইর আসছে হ্যাঁ, ওকে আবার জমে জয়েন করো সবাই তো এখানে আমরা একটা ডিসক্রিপশন লিখবেন যে কোনো একটা ডিসক্রিপশন লিখে দিবেন আপনার মনের মতো করে যে আমি এখানে কি কি করব বা আপনি সার্ভিস কি কি দিতে পারেন অথবা ফাইবারের ডিসক্রিপশনটাই না এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখি কি কি আছে আপনার নামটা কি এখানে নামের কিছু দেওয়া আছে তো হি সি নি দে দেম তারা ইত্যাদি ঠিক আছে আমি এগুলো না দিয়ে শুধু এটা দিয়ে দিই ওকে এটা না দিলে কিছু আসে না অ্যাড ইউর প্রমস এটা লাগবে না ইউজার নেম হচ্ছে এটা আমাদের ইমেল পার্সোনাল যে আমাদের ইমেলটা থাকবে সেই ইমেলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিলাম আমার কেউ যদি চুজ মানে ই করতে চায় Bangladesh country code Bangladesh phone number দিয়ে দেবেন একটা zero one six four double one two seven three six three location location দিলাম হচ্ছে বোয়াপুর বোয়াপুর টাঙ্গাইল আরে বোয়াপুর বানাম বুলাহি কেন মাথা কি নষ্ট হয়েছিল Tangail okay Bapur Bapur Tangail city Tangail postal code দিয়ে দিই স্টেট রিজন রিজনও তো দেখলাম না ইসলাম পোস্টার কোড উনিশশো ষাট কান্ট্রি বাংলাদেশ ওকে দিয়ে সেভ করে দিবেন সেভ হয়ে গেছে আমাদের প্রোফাইল তো আমরা একটু দেখি বিজনেস প্রোফাইলটা এটা হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল আপনি যাই কিছু দিবেন এইখানে সব কিছু শো করবে এই যে আমরা একটা ডেসক্রিপশন দিছিলাম হিজি বিজি এটাই এখানে শো করবে যখন আপনার প্রোফাইলে আসবে কেউ আপনার ডেসক্রিপশনটাই প্রথমে দেখতে পারবে যে আপনার ডেসক্রিপশনে আপনি সার্ভিসটা কী দিতেছেন সেটা এখান থেকে ফুটিয়ে তুলবেন তো হয়ে গেল আমাদের ডেসক্রিপশন আপনি একটা সুন্দর করে লিখে ফেলবেন লেখার পর আমরা এবার যেটা করব এখান থেকে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করতে পারি অথবা এখান থেকে আমরা উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট উপরে ক্রিয়েট আগে একটা পিন তৈরি করতে হবে পিনটা কি ওকে পিনটা হচ্ছে পোস্ট পিনটা একটা হচ্ছে পোস্ট পিন অর্থ ফেসবুকের মাধ্যমে পোস্ট আর বোর্ড হচ্ছে ফোল্ডার এটা আগেই বলছি আপনাদেরকে তো এবার ধরেন আমি এখান থেকে একটা পিন তৈরি করব আর এটা কিন্তু ফেসবুকের পোস্টটা দিলে হবে না এই প্রিন্টারেস্টের পিনটা প্রিন্টারেস্টের পিনের সাইজ অনুযায়ী তো করতে হবে আপনি যখন ক্যানভাতে আসবেন আসার পরে লিখবেন হচ্ছে Pinterest pin Pinterest pin size কত দেখেন এখানে অনেক দুইটা সাইজই দেখাতে তো আপনি দুইটা সাইজের একটা সাইজ নেবেন আমি ধরেন একটা নিলাম হচ্ছে এক হাজার আশি উনিশশো ষাট ঠিক আছে উনিশশো তো এটা নেওয়ার পরে আমি ধরেন একটা পেন সিলেক্ট করলাম এখান থেকে আপনি এখানে আরও অনেক ট্যাম্পলেট পাবেন এই ট্যাম্পলেট দিয়ে একটা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করবেন ডিজিটাল মার্কেটিং হোক অন্য আদার যে কোনো একটা জিনিস হোক ধরেন এমনি একটা তৈরি করি আমি ঠিক আছে এখানে ই বুক আছে না বুক প্রমোশন এখানে দিয়ে দিই book promotion book book ebook promotion service service ebook promotion service এটা দিয়ে দিলাম একটা পিন ছোট্ট করে একটা পিন তৈরি করলাম এনে একটা নাম যাওয়া আছে এরকমই থাক এখানে সি ট্যাম্পলেটটা কেটে দিলাম দিয়ে এবার আমি এটা ডাউনলোড করে ফেলি পেনজিতে পেনজিতে করতে পারেন অথবা জিপিএনজিতে করতে পারেন আপনার ইচ্ছা আমি একটা করলেই হলো সমস্যা নেই তো আমি একটা পিন তৈরি করে ফেললাম ওয়াও সেই মডেল তো তো আমার একটা পিন হয়ে গেছে এবারে এখান থেকে আমি ক্লিক করব এই ইয়ের বক্সের উপরে ক্লিক করে আমি এখান থেকে পিনটা এখান থেকে দিয়ে দিব দেখেন আমার সুন্দর একটা পিন কিন্তু এখানে চলে আসলো দেখছেন সুন্দর ই বুক প্রমোশন সার্ভিস তো এবার আমি এখানে দিয়ে দিলাম ধরেন ebook promotion service same নামই দিতে পারেন অথবা book promotion service book promotion promotion service অথবা হতে পারে ফেসবুক মার্কেটিং আপনি ওরকম করে ব্যানার বানায় দিয়ে দিবেন Facebook promotion service book promotion service দিয়ে দেওয়ার পরে এবার এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে ধরেন একটা ডেসক্রিপশন আমি কোথায় পাই এখন অনেক বড় ধরেন একটা দিয়ে দিলাম একটা ডেসক্রিপশন ওই আপনি যেটা সার্ভিসটা দিবেন সেটার গিকের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন মোটামুটি পাঁচ পাঁচশো ওয়ার্ড মেবি লেখা যায় তারপরে এটা দেওয়ার পরে সরি এখানে এটা কপি করে ফেলি অ্যাড এ পিন এটা লাগবে না এখানে আমরা এটা অ্যাড ডেসক্রিপশন এটা আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিই ঠিক আছে এখানে দুইটা ডেসক্রিপশন দিয়ে দেবো উপরে দিলে হবে ওকে একখানে দিলে হলো সমস্যা আমার ডাবল অ্যাড যদি করতে হয় আমি দুইটা ডিসক্রিপশন দিয়ে দিলাম এখানে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিতে পারেন ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে ফাইবার এটা হচ্ছে আমার ফাইবারের সার্ভিস আমি এখান থেকে দিতেছি Fiverr dot com dot com slash হ্যানত্যান আমার একটা আমার প্রোফাইলের আমার গিকের লিঙ্কটা আমি শর্ট করে এখানে দিয়ে দিলাম দিয়ে এটা কি পাবলিক হবে হ্যাঁ অবশ্যই পাবলিক হবে যেরকম আছে বাই ফল এরকমই থাকবে এবার এবার যখন আমরা গিকটা তৈরি করতে চাবো তখন এখান থেকে আমাদের বোর্ডটা তৈরি করে নিতে হবে বোর্ড না তৈরি করলে আমাদের এটা পোস্ট পোস্ট হবে না ওকে তো আমি এখান থেকে বোর্ডটা তৈরি করি মানে ফোল্ডারটা তৈরি করি তাহলে আমি এখানে দিলাম ক্রিয়েট বোর্ড তো এখানে লিখলাম হচ্ছে বুক প্রমোশন সার্ভিস অথবা প্রমোশন সার্ভিস তাহলে যত প্রমোশন সার্ভিস আছে সবগুলো এই ক্যাটাগরিতে যাবে আপনার বোঝার জন্য এটা প্রমোশন সার্ভিস সার্ভিস ওকে এটা দিয়ে আমি ক্রিয়েট করে ফেলি ক্রিয়েট তো আমাদের প্রমোশন সার্ভিসের বোর্ড তৈরি হয়ে গেছে এবার আমি এই বোর্ডের ভিতরে পাবলিশ করব তো আমি এখানে পাবলিশে ক্লিক করলাম এখানে সিলেক্ট হয়ে যদি আরও থাকতো তাহলে আরও বেরোইতো এখান থেকে ঠিক আছে তো দেখেন হয়ে গেছে পোস্ট হচ্ছে ওকে ওকে মেবি লেটার না get now okay get now দিলাম একটা লাগবে না তো এখানে আমি দেখি আমার পোস্টটা হইলো কি না সেভ হয়েছে কি না ওকে এবার দেখেন এই প্রমোশনের সার্ভিসে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে আমার পিনটা এখানে দেখতে পারবো আমি দেখেন এখানে আমার পিনটা আমি এখান থেকে দেখতে পারবো দেখছেন আপনি যদি এবার চান আরও বোর্ড তৈরি করবেন তাহলে বোর্ডে এখানে দেখেন বোর্ড তৈরি করার পিন তৈরি করার সেকশন তৈরি করার এখানে সব কিছুই তৈরি করতে পারবেন তো ধরেন আমি আরেকটা দেখি কি তৈরি করা যায় বোর্ড তৈরি করি দেখি ক্রিয়েট এখানে দুইটা অপশন আসার কথা হোপ দরকার নাই অ্যানালাইটিক্স নাই ওকে ব্যাপার আপনি যখন পোস্ট করবেন তখন এই যে হ্যাঁ পাইছি এবার এখানে দেখেন ক্রিয়েট করার পরে বোর্ড ক্রিয়েট আপনি এবার চাইলে ধরেন আপনি দিতে পারেন আমি দিছি এসিও সার্ভিস দিয়ে দিই এসিও সার্ভিস তাহলে এসিওর যতগুলো পোস্ট থাকবে এখানে আমার এসিও সার্ভিসের ভিতরে শো করবে তো আমি এসিও সার্ভিসের জন্য একটা বোর্ড তৈরি করলাম মানে ফোল্ডার তৈরি করলাম ধরেন আমি এই বোর্ডের ভিতরে আমি এই পিনগুলো সেভ করে রাখি ওকে মোটামুটি যে পিনগুলো আছে সেভ করে রাখি আপনি আপনার গোলা সেভ করে রাখবেন তো এগুলো আপনার দেখার জন্য আপনি এটা আপনার সেভ করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো তো এবার দেখেন এখানে সেভ করা হয়ে গেছে এবার আমি ব্যাক করি প্রোফাইলে চলে যাই এবার দেখেন এখানে আমি এসিও সার্ভিসের পিন তৈরি করছি মানে বোর্ড তৈরি করছি আর একটা হচ্ছে ফেসবুক মানে প্রমোশন সার্ভিসের বোর্ড তৈরি করছি মানে দুইটা ফোল্ডার তৈরি করছি আর এটা হচ্ছে যত পিন আর বোর্ড তৈরি করি না সব এখানে আমি দেখতে পারবো মানে পিনগুলো দেখতে পারবো একটাতে তো আমার এখানে কিন্তু মোটামুটি দুইটা শেষ এখন আমি যত এখন যদি আবার পিন তৈরি করতে চাই আমার দুইটা ফোল্ডার আসবে দেখেন পিন তৈরি করি এবার ধরেন এমনি একটা ওই পিকচারটা দিয়ে দিই ঠিক আছে এই পিকচারটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম আর এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম ধরেন একটা লিঙ্ক ডট কম দেওয়ার পর এবার দেখেন ভোটটা মানে পিনটা আমার যে ভোটটা তৈরি করা আছে সেই ভোটটা কোন ভোটের আন্ডারে যাবে সেটা আমি এখান থেকে পাবলিশ করতে হবে ধরেন এখন এসিওর দেওয়া আছে তার মানে এসিওর গিকে মধ্যে এই পোস্টটা মানে এই পিনটা চলে যাবে তো আপনি এইভাবে ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন ঠিক আছে এইভাবে কাজগুলো করতে হয় ওকে এবার মোটামুটি আমাদের সেট থেকে শুরু করে আমরা পিন বোর্ড তৈরি করা শিখলাম এবার আপনার কাজটা হবে কি বায়ার যখন পিন দিবে বোর্ড দিবে আপনাকে এইভাবে পোস্ট করতে হবে বায়ারকে বলবেন যে আপনাকে পিন তৈরি করতে হবে না ও আগের বোর্ডগুলোতে সেট করতে হবে যদি আপনাকে নতুন কোনো পিন দেয় মানে পোস্ট দেয় সেটা কি আপনি বলে নেবেন যে এটা কি আমার আগের পিনে বোর্ডেতে যাবে না পরের বোর্ড নতুন একটা বোর্ড তৈরি করবো এটার জন্য যদি বলে হ্যাঁ নতুন একটা তৈরি করো তাহলে নতুন একটা তৈরি করবেন সেটার নামটাও শুনে নেবেন কি নাম দিবে করে পোস্ট করবেন তো এবার হয়ে গেল আমাদের অ্যাকাউন্টের কাজ এবার আমরা আমাদের অ্যাকুরেট পার্সন আমরা কিভাবে খুঁজে বার করব মানে ফলোয়ারগুলো কিভাবে বাড়াবো তো আমি এখানে চলে যাই ইন্টারেস্টের বিজনেস হপে চলে যাই বিজনেস হপ ওকে এটা হচ্ছে বিজনেস মানুষের কে কী করতেছে সেটা দেখার জন্য তো অথবা আমি হোম ফিডে চলে যেতে পারি মানে সকল পোস্ট দেখার জন্য আমি এখানে চলে আসতে পারি তো আমি চাচ্ছি যে আমার অ্যাকুরেট মানুষ আমার অ্যাকুরেট মানুষ কারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহ বা যারা ডিজিটাল মার্কেটিং বা এসিও মার্কেট e মানে এসিও e করে তারা তাদের মানে এসিও e যারা করে তাদের অ্যাকাউন্টগুলো ফলো করে রাখছে তাদেরগুলোকে আমি কানেক্ট করে নেব যাতে তাদের তারা যদি কোনো সার্ভিস কিনতে চায় আমার এখান থেকে যেন কিনতে পারে যারা এসিওর প্রোফাইলে বা এসিও যারা সার্ভিস দিতেছে তাদের প্রোফাইলে যারা ফলো করবে অবশ্যই তারা ইন্টারেস্টেড পারসন তাহলে ওই লোকগুলোই তো আমাদের টার্গেটেড ফলোয়ার তা আমি লিখি এখানে digital marketing digital marketing marketing এইটাগুলো অ্যাকুরেট ফলোয়ার বের করার অপশন তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম সার্চ করার পর দেখেন অনেকগুলো পিন আসতেছে ঠিক আছে আমি এবার এক্সপ্লোরে না যায় প্রোফাইলে যাব আমি প্রোফাইল দেখতে চাচ্ছি যে দেখি প্রোফাইলগুলো দেখি এখানে দেখেন এসিও e নিয়ে কাজ করতেছে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে এ একজন আছে তেত্রিশকে ফলোয়ার আছে এ একজন আছে উনচল্লিশকে ফলোয়ার এটা হচ্ছে নীল প্যাটেল এটা এসিও এক্সপার্ট খুবই জনপ্রিয় তো আমি ওয়ারগুলোতে ফলো করি তো আমি ওখানে যাই যাই ওয়ার্ডটাকে ফলো করব ঠিক আছে ওয়ার্ড দেখেন মান্থলি ভিউ হচ্ছে মানে সতেরো হাজার ফলোয়ারের মধ্যে তার মান্থলি ভিউ হচ্ছে প্রায় ছয় লাখ বুঝতেছেন ব্যাপারটা তো আমি ফলো করে নিলাম এবার ওকে যারা ফলো করতেছে আমি তাদেরকে ফলো করব তো আমি এই ফলোয়ারের মধ্যে ক্লিক করব ক্লিক করে এবার এখানে যারা যারা আছে সব বিখ্যাত বিখ্যাত মানুষগুলোই ওর সাথে কানেক্টেড করা আছে তো আমি ওদেরগুলো দিনে পঁচিশটা করে আপনি ফলো করতে পারেন ঠিক আছে ফলো করবেন পঁচিশটা তিরিশটা দিনে পঁচিশটা করে করে রাখবেন এক মুরাগুন আপনি পঁচিশটা করলেন তো আপনি এভাবে করে করে আর পোস্ট করবেন ডেলি পোস্ট করলে আপনার অ্যাকাউন্টগুলো ফলোয়ার বাড়তে থাকবে ঠিক আছে আর এইগুলো অ্যাকাউন্ট সহজে ব্যান্ড হয় না ঠিক আছে তো আপনি কেয়ারফুলি ফলোগুলো করে যাবেন ফলো করে গেলাম আর ফলোয়ার এইভাবে আপনি ফলোয়ার বাড়াতে যদি এটা শপ হয় তাহলে শপ নিয়ে করতে পারেন শপ শপে যারা আগ্রহ আপনি চাচ্ছেন যে তাদেরকে আপনি কানেক্ট করবেন তাহলে শপ লিখে সার্চ করবেন দেখি শপে কোনো পিন আছে কিনা তো আমি চাচ্ছি না শপে ওকে শপ আইডিয়া তো আমি দেখি প্রোফাইল পাই কিনা ওকে একটা প্রোফাইল পাইলাম পিন থেকে আমি প্রোফাইল বের করতে পারবো এই যে দেখেন এবার এখানে শপে যারা কাজ করতেছে বিজনেস ব্লগিং করতেছে যারা তাদেরকে আমি ফলো করতে পারি ফলো করে যারা আমাকে ফলো ব্যাক করবে তাদেরকে আমি কি করব মেসেজ করতে পারি যে আমি এই সার্ভিসগুলো দিতেছি তোমার লাগলে আমাকে বইলো আমি কিন্তু প্রিন্টারেস্ট থেকেও বায়ার নেই ঠিক আছে তো আমার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে মোটামুটি মাসে তিরিশ চল্লিশ হাজার ভিউ হয় তো এই হচ্ছে কাজ এইটুক কাজই আপনি করলে আপনার কাজ আপনার মোটামুটি শেষ হয়ে যাবে এবং আপনি ফাইবারে ভালোভাবে কাজ করতে পারবেন তো এবার এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে পিন্টারেস্টে অ্যাড দেখানোর কিন্তু একটা অপশান আছে যেমন ফেসবুকে আমরা অ্যাড দেখাই প্রিন্টারেস্টে অ্যাড দেখানোর option ad dot ad dot Pinterest Pinterest dot com okay Pinterest লিখলে হবে অ্যাড ডট প্রিন্টারেস্ট তো ডট কম লিখলে আপনি এখানে আসতে পারবেন এখানে অদার্স ওকে ইনভাইট স্টেজ দিয়ে দিই ডলার অ্যাড ম্যানেজার ওকে দিয়ে নেক্সট করে পড়তে ফেসবুকের মতো এখানে একটা ইন্টারফেস আছে যেখানে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে ঠিক আছে এখানে অ্যাড রান করার জন্য বিলিং ইনফরমেশন লাগবে এগুলো খুব একটা লাগে না যখন লাগে তখন তো আমরা আসি আর রান করা দেখাবো এখানে ফোন নাম্বার সিটি সব কিছু দিতে হবে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আপনার অ্যাডটা কিসের উপর হবে সেটা কি কনভারসেশন না ব্যান্ড অ্যাওয়ারনেস না ভিডিও ভিউ ঠিক আছে অথবা ট্রাফিক তো এখানে সবগুলোই দেওয়া আছে অবশ্যই আমরা যদি আপনার যেটা প্রয়োজন হবে বায়ার যদি বলে যে এই অ্যাডটা রান করতে হবে তাহলে আপনি সেই সেই অ্যাডটা রান করবেন ধরেন আমি অ্যাডটা রান করবো হচ্ছে কনভারসেশন অথবা ব্যান্ড অ্যাওয়ারনেস আমি ব্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক করব এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার যা মনে আসে নাম দিয়ে দিবেন তো অ্যাক্টিভ মেম্বার পজ করবেন কিনা অ্যাক্টিভ আছে কিনা অ্যাক্টিভ এটাই থাকবে অ্যাড অ্যাক্টিভ রাখবেন না পজ করে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন campaign budget campaign budget daily হবে না লাইফ টাইম হবে ফেসবুকের মতোই ধরেন এটা ডেলি হচ্ছে প্রতিদিনের বাজেট কত হবে আর লাইফ টাইম মানে টোটাল একটা বাজেট সেট করে দেবেন সেটা ধরেন ডেলি বাজেট যদি আপনার পাঁচ ডলার হয় যদি বিশ দিন আর চালান মোটামুটি কত বিশ দিনে পাঁচ দিনে যদি পঞ্চাশ টাকা হয় সরি দশ দিনে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচ দিনে এটা হচ্ছে পঁচিশ টাকা তো আমি পঁচিশ ডলার এখানে দিতে পারি তাহলে টোটাল বাজেটটা হয়ে যাবে ধরেন আমি ডেলি চাচ্ছি যে আমি দশ দিন আর চালাবো ডেলি দশ ডলার করে তাহলে আমি টোটাল বাজেটটা আমি সিলেক্ট করে দিলে হবে তাহলে মানে কি দশ ডলার করে ডেলি ফুরাবে না টোটাল বাজেটটা ফুরাবে যেদিনকে বাজেট শেষ হয়ে যাবে টোটাল বাজেটটা সেদিনকে আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে আর ডেলি বাজেট এটা কোনো লিমিট নেই তাহলে চলতেই থাকবে ঠিক আছে তো এটা দিয়ে দিবেন ধরেন একশো ডলার দিয়ে দিলাম ইউএসডি তো টোটাল বাজেট ডেলি বাজেট থাক লাইফ টাইম বাজেট থাক একশো ডলার ওকে একশো ডলার ওকে স্পেশাল অন যেটা আছে এরকমই ডেট কবে থেকে যদি আপনি এখন চাইতে চান এখন রান করতে চান এখনই আর যদি একটা নির্দিষ্ট টাইম সেট করে রান করতে চান সেটা যে এই ডেট থেকে এই ডেট চলবে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেরকম আছে অ্যাভেলেবল এরকমই থাক ইন ডেট আমি কন্টিনিউ করে ফেলি এখানে এটা হচ্ছে গ্রুপ আপনি এখান থেকে কানেকশন ইউজার অ্যাড করে নিতে পারবেন যেমন আমরা অডিয়েন্স সিলেক্ট করি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করা অপশন আছে তো কিওয়ার্ড সিলেক্ট করা অপশন আছে ডেমোগ্রাফি এগুলো হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করার তো আমি একটু ভালো করে দেখাই আবার এখানে একটা এটা হচ্ছে গ্রুপ অ্যাড গ্রুপ তো আমি হ্যাঁ অ্যাড গ্রুপের নামটা এখান থেকে সিলেক্ট করবেন ফাইন কাস্টমার এখানে দেখেন আমি যতগুলো সিলেক্ট করছি সবগুলো নিচে দেওয়া আছে তো আমি প্রথমে কি করব অ্যাড অ্যান্ড অডিয়েন্স লিস্ট তো আমি এখানে যাই দিয়ে অডিয়েন্স লিস্টের ভিতরে কি আছে ওকে ডেমোগ্রাফি আছে ওকে কিওয়ার্ড আছে তো আগে প্রথম থেকে আসি ফ্রাইন্ড কাস্টমার ওকে সিলেক্ট দরকার নাই select okay choose the details অনার এখানে মোটামুটি কিছু দেওয়া আছে ডাইনামিক ওকে এবার নিচেরটা আসি অডিয়েন্স অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করি ডেমোগ্রাফিতে আছে অডিয়েন্স যেমন জেন্ডার অল জেন্ডার হবে এগো বয়স কত থেকে কত হবে সেটা এখান থেকে পিক আপ করে নিতে পারবেন ধরেন ধরেন আমার বয়স হচ্ছে আঠারো থেকে আমি চাচ্ছি যে পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত আমার একটা চলবে তাহলে বাকিগুলো তুলে দিবেন তো এটা কি লোকেশন কোথায় হবে লোকেশন আপনি চাইলে নির্দিষ্ট করে দিতে পারেন অস্ট্রেলিয়া দ্য আদার্স অনেক কিছু দিতে পারেন চাইব আমি ইউনাইটেড স্টেটসে তো আমি ইউনাইটেড স্টেটসে দিই তো ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দেবেন আপনার মনের যেটা চাবে সেটাই দিয়ে দেবেন তো আমি দিলাম হচ্ছে ইউনাইটেড কিংডম ইউএসএ আমি দুইটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাই ফল এরকমই থাক তো এবার আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অল ল্যাঙ্গুয়েজই থাকবে ডিভাইস আপনি চালিয়ে স্পেশাল ডিভাইস সিলেক্ট করে দিতে পারেন তো এগুলো আসলে অনেক বড় একটা পার্ট তো এখান থেকে আপনি পিনগুলো সিলেক্ট করে দিতে পারেন যে আপনার যদি পিন থাকে যে আমি এই পিনটা অ্যাড চালাইতে চাইছি সেটা করে নিতে পারবেন মার্ক করে দিলে আপনার ওই পিনটা অ্যাড চলবে ঠিক আছে আবার অথবা আপনি এখান থেকে পিন তৈরি করে নিতে পারেন নতুন নিউ ক্রিয়েট ঠিক আছে বোর্ড পিন তৈরি করে নিতে পারেন তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এখানে আসবো এটা অ্যাডের নাম দিয়ে দিবেন রিভিউ সিলেক্ট অ্যাড এখানে সব কিছু কমপ্লিট হয়ে পাবলিশ করে দিলে আপনার অ্যাডটা চলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে কাজ এখানে কিছু আছে এখানে আরও কিছু জিনিস থাকার কথা দেখি এটা দেখছি ডেমোগ্রাফি দেখছি প্লেসমেন্ট ওকে প্লেসমেন্টটা দেখি নাই প্লেসমেন্ট হচ্ছে ওকে ইমপ্রেশন ক্লিক ওকে এটা হচ্ছে এ কেউ ক্লিক করলে ডলার কাটবে কিনা সেটা এরকম কিছু একটা তো এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন অপশনাল দিলে হবে না দিলে হবে বাজেট শিডিউল করা হয়েছে অপটিমাইজেশন দেখি অপটিমাইজেশন এটা কি উইকলি না মান্থলি ওকে আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন এগুলো খুব একটা লাগবে না তো আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে পাবলিশ করে দেবেন শেষ ঝামেলা যখন আপনি কাজটা পাবেন এটা আমি আপাতত শিখাইতেছি না মোটামুটি একটু ধারণা দিয়ে রাখতেছি কারণ হচ্ছে যখন কাজ পাবেন এগুলা কাজ খুব একটা আসে না যদি আসে তো আমরা করে দিতে পারবো সমস্যা নাই তো targeting budget optimisation delivery okay ads এগুলো হচ্ছে কাজ এখানে মোটামুটি পাঁচটা অপশন আছে এই পাঁচটাই তো এটা করে হলে একটা রান হয়ে যাবে পাবলিশ করে দিলাম তো একটা রান হয়ে গেল এখানে বিলিং ইনফরমেশন দিতে হবে ঠিক আছে সব কিছু দেওয়ার পর আমার একটা শুরু হবে প্রথমে কি করতে হবে পেমেন্ট আমার ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা দিতে হবে তারপরে বিলিং হিস্টোরি দিতে হবে তারপরে প্রমোশন শুরু হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন